দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে ক্ষিরিপুকুর এই ক্ষিরিপুকুর যে নামটা হয়েছে তার মূল কারণটা হচ্ছে এই গাছটাকে কেন্দ্র করে এই গাছটার নাম হচ্ছে ক্ষিরির গাছ প্রায় অনেকের কাছে শুনেছি যে প্রায় পাঁচশত বছর পূর্বে এই গাছটা কিভাবে জন্ম নিয়েছে আসলে কেউ জানে না এই গাছটা আগে যেমন ছিল আজ থেকে আমরা যারা দেখেছি ছোট থেকে এবং আমাদের পূর্বজন যারা দেখেছেন তারা সকলেই দেখেছেন যে ছোট থেকে এই যে গাছটা যেরকম আছে এখনও সেই গাছটা ওই রকমই আছে আমরা ছোট থেকেই সেই গাছটাকে এইভাবেই আমরা দেখে আসতেছি এবং আমাদের পূর্বজনরাও এইভাবেই গাছটাকে ছোট থেকে দেখে আসতেছে যে এরকমই এর আসলে কোনো পাতা এবং ডালের কোনো পরিবর্তন ঘটে নাই না ভাঙেও না বাড়েও না এমন একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই গাছটার পাশাপাশি আরও দুই দুইটা গাছ ওইদিকে আছে মোট তিনটা গাছ একই সময় একই সাথে নাকি এই গাছটা হয় কিন্তু কিভাবে কোথায় কে লাগায় সেই গাছ এখন পর্যন্ত কেউ জানে না আর এর ফল একটা হয় এই ফলের থেকে নতুন কোনো গাছ এখন পর্যন্ত আমরা জন্ম না দেখে নেই তবে যেহেতু এখানকার একজন স্থানীয় কৃষক আছেন উনি আসেন এনি আপনার হচ্ছে এখানে চাষবাদ করেন এনি ছোটো থেকে এখানে মানুষ হয়েছেন উনি আপনার এই সম্বন্ধে কি জানেন আপনি কৃষি গাছ সম্বন্ধে আপনার গাছ সম্বন্ধে এটা আমরা ছোট থেকেই দেখে আসতেছি ঠিক আছে আমার বাপ দাদা সবাই দেখে আসতেছে হ্যাঁ এই গাছ এরকমই এইরকমই মানে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন নাই এই এইরকমই আছে এইরকমই আছে এই গাছ এই করে এই গাছ এই সব কয়টা গাছ আছে বাড়াচ্ছে আবার ওই মানে হচ্ছে মরিচ আছে মরে না আবার পাতা সারি পাতা বাড়াচ্ছে আচ্ছা কয়টা গাছ এখানে এখানে তিনটা গাছ এটা হলো দুটা ওই এখানে একটা ওই দুটো আমরা জানতে পারছি যে খিরি পুকুর নামটা হয়েছে নাকি গাছে খিরি গাছের জন্য আপনি এটার সম্বন্ধে একটু আমাদের হ্যাঁ, দর্শক এই খিরি গাছ সের জন্য এই জায়গাটার নাম খিরি খিরি গাছতলা